আমি এখন শুরু করছি বাঁকুড়া সিরিজের প্রথম ব্লগ শুশুনিয়া হিলস এই সিরিজে আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা ঘুরে দেখব তাহলে চলুন শুরু করি আমরা এখন বাঁকুড়া স্টেশনে আছি এখান থেকে আমরা জার্নি শুরু করছি প্রথম আমরা এখান থেকে যাব ছাতনা ওখান থেকে কোনো ট্রেকার বা অন্য কোনো ছোট গাড়ি করে আমরা ওখান থেকে যাব শুশুনিয়া এসি বাংলা এক্সপ্রেস যেটা ছটা সাতটা সাতটাকাছি থেকে ছাড়ে আর এখানে পৌঁছায় প্রায় দশটা পনেরোতে এখান থেকে শুশুনিয়া যাওয়ার জন্য এখান থেকে প্রচুর ম্যাজিক গাড়ি আছে এবং টোটো আছে যে ম্যাজিক গাড়ি এখান থেকে পনেরো টাকা নেয় এবং শুশুনিয়া পৌঁছে দেয় গেছি এখান থেকে হেঁটে হেঁটে পাহাড়ের কাছকে যাচ্ছি তো বলে রাখি এখানে আসতে গেলে শুশুনিয়াতে আসতে গেলে আমাদেরকে আসতে হবে ছাতনা তো ছাতনা থেকে যে কোনো টোটো বা ট্রেকার বা টাটা ম্যাজিককে করে এখানে আসতে হবে যেটা সময় লাগে প্রায় ছাতনা থেকে প্রায় কুড়ি মিনিট তো এটা এখন বর্ষাকাল তাই অক্সিজেন লোক নেই বললেই চলে কিছু কিছু লোক আসছে আর কিছু কিছু বেশিরভাগ লোক বাইকে আসছে শীতকালে যদি আসা যায় সেখানে প্রচুর লোক আসে আগে একবার এসেছিলাম তখন এখানে অনেক পিকনিক করে আসে প্রচুর লোক 俺も買い物してくれ。 আরে আমরা অন্তত দু মিনিট উঠেছি তাতে ক্লান্ত হয়ে গেছে দেখি কতক্ষণ উঠতে পারি উপরে গিয়ে দেখছি কতক্ষণ লাগলো আমরা শুরু করেছি প্রায় বারোটা আটান্নর দিকে ওঠা আদমির উপরে উচ্চনকে বিশেষ রয়েছে তো একটা সাবধান সেট দিয়েছি একটা দোকান এখন যদি বন্ধ আছে এখন আমরা ওয়েট করছি কফি বিস্কুট হচ্ছে এগুলো বন্ধ হয়নি দেখি কতক্ষণ হয় আমরা এখন উপর থেকে নিচে নেমে গেছি প্রায় পাঁচ মিনিটের মতন উপরে উঠেছিলাম তো বৃষ্টি শুরু হয় প্রায় এক ঘন্টা ধরে বৃষ্টি হলো তো উপর থেকে এতটাই জল নামছিল ধস নামার সম্ভাবনা দেখে আর উপরে উঠলাম না ওখান থেকে নিচে নেমে এলাম আর নামার আগে ওখানে উপর থেকে একজন এসেছিলো তার কাছ থেকে কিছু উপরের ছবি নিয়ে রেখেছি যেটা আমি এখানে দিয়ে রাখবো তো এই ট্রেকিং রুটটাই কোথায় যাওয়া যায় দেখছি কত যাওয়া যায় না কিছু ফিরে যাচ্ছি আমাদের ঘোরাটা সম্পূর্ণ হলো না তো বলে রাখি কিছু কথা এখানে আসার জন্য একটাই ডাইরেক্ট ট্রেন যেটা হচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস সাঁতরাগাছি থেকে ছটা পঁচিশে ছাড়ে এখানে দশটা পনেরোয় পৌঁছায় আবার রিটার্ন যাওয়ার জন্য ডাইরেক্ট ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেস যেটা পাঁচটার সময় এখান থেকে ছাড়ে আর যদি রূপসী বাংলা এক্সপ্রেস মিস করি তাহলে আরও দুটো ট্রেন রয়েছে রাজ্যরানী এক্সপ্রেস আর আরণ্যক এক্সপ্রেস এই দুটোই সাঁতরাগাছি থেকেই ছাড়ে তো রাজ্যরানী এক্সপ্রেস ছাড়ে প্রায় কুড়ি মিনিট পর বাংলা সাঁতরাগাছি থেকে আর রাজ আরণ্যক এক্সপ্রেস ছাড়ে এ সাতটা পঞ্চাশে সাঁতরাগাছি স্টেশন থেকে আর যদি রূপসী রাজ্যরানীতে আসি তাহলে আমাদেরকে বাঁকুড়ে নামতে হবে এবং ওয়েট করতে হবে হাটিয়া প্যাসেঞ্জারের জন্য এটা প্রায় এক ঘন্টা ওয়েট করার পর আসবে আর এই রাজ্যরানী এক্সপ্রেস সপ্তাহে তিন দিন মেট্রো শনি আর সোমবার আর আরণ্যক এক্সপ্রেস রবিবার বন্ধ ওরে বাবা নতুন এক্সপিরিয়েন্স ব্লগটি শেষ করার পূর্বে অনেক কিছু ইনফরমেশান যেটা এখানে দেওয়া সম্ভব হয়নি সেই সমস্ত ইনফরমেশান যেমন আমি যদি ট্রেন অথবা বাসে আসতে চাই কীভাবে আসবো অথবা এবং রিটার্ন যেতে চাই কীভাবে যাব। তাছাড়া কোথায় কি খাবার পাওয়া যায় খাবারের কীরকম দাম কোথায় কত ভাড়া সেই সমস্ত ইনফরমেশান এখানে দেওয়া পসিবল হয়নি তো আমি একটা ব্লগের মাধ্যমে লিখে রেখেছি সেটাই কি আপনি চেক করতে পারেন নিচে দেওয়া ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে গিয়ে Thank you.